বাঙালির বড় উৎসব দুর্গাপূজা হলেও অম্বিকা কালনায় খুব ধুমধামের সঙ্গে পালিত হয় সরস্বতী পূজা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার এই শহরটি অতীতে শিক্ষার পীঠস্থান রূপে গণ্য করা হতো তাই কালনার সরস্বতী পূজার প্রেক্ষাপট অতি প্রাচীন এই ভিডিওতে থাকবে এবারের সরস্বতী পূজার কয়েকটি বড় বড় মণ্ডপ ও আনুষঙ্গিক বিভিন্ন তথ্য প্রতিমা বিসর্জন বারোই ফেব্রুয়ারি মঙ্গলবার তাই অবশ্যই অম্বিকা কালনার এই সরস্বতী সংস্কৃতি নিজে চোখে উপভোগ করুন এবং ভিডিওটি আপনার ভ্রমণ প্রিয় বন্ধুদের শেয়ার করুন যাতে তারাও বাংলার বৃহত্তম সরস্বতী পূজার ব্যাপারে জানতে পারে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ফলে এরকম আরও অনেক ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাবো